সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম কুরুম কুরুম প্যালেসে তো আমরা এখন উঠতেছি ওভারব্রিজ দিয়ে ওভারব্রিজটা গুল জিলাপির পেসের মতো গুল তো দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো কুরুম যেটা উমানের মধ্যে খুবই একটা ভালো সুন্দর জায়গা যার আশেপাশে রয়েছে সুন্দর সুন্দর হোটেল এবং হায় হায় তো আপনারা দেখলেন অনেক গাড়ি স্পিড অনেক গাড়ি চলতেছে ও গাড়ির পরিমাণ অনেক বেশি এখানে একটা মহিলা গেছে মোবাইলের কথা বলতে বলতে গেছে বন্ধ তো বন্ধুরা ওমান দেশটা অনেক ভালো দেশ আমি আসতে চাই না তারপরে আসছি مرحبا الساعة الله حي السلام عليكم This is very beautiful country Wow আমি আমার সাথে আরো লোক আসতেছি Wow